আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আরিশাকে নিয়ে বাইরে যাচ্ছি মা তুমি কোথায় যাচ্ছ বলো তো বাইরে যাচ্ছ কি কিনবে আজকে বলো তুমি তো দেখে অনেক খুশি মা অনেক খুশি তুমি হ্যাঁ। আরিশা মা আমরা কোথায় যাচ্ছি বলো তো আরঙে যাচ্ছি যাচ্ছ মাশাআল্লাহ মা এই তো আমরা আরঙে চলে আসছি আরিশা তুমি কি কিনবে মা জামা কিনবে আচ্ছা, আচ্ছা ঠিক আছে আচ্ছা, দেখো আচ্ছা। এখানে খুঁজে দেখো পাবে বড়দের করে না মা এটা তো বড়দের জামা এটা তোমার না তুমি ছোটদের জামা দেখো মা এগুলো পরবা এগুলো তো তোমার না মা আয়নাতে কি নিজেকে দেখছো মা তুমি অনেক সুন্দর লাগতেছে তোমাকে মাশাল্লাহ মা তুমি তো বাবা মাশাল্লাহ বলে জামা না তুমি দেখো দেখো এই তো কি সুন্দর ড্রেস দেখো তুমি মা এই যে দেখো এখানে খুঁজো পাবে দেখছো মা কোথায় কি বেবি বলো কোথায় বেবি দেখি কি নিচ্ছ সে দিয়ে সময় এটা রেখে দাও আয়সা তুই ধর না রাখো এটা পরে যাবে রাখো এখানে রেখে দাও এটা দিয়ে তুমি খেলতে পারবে না রাখো এটা আমি করতেছ না রিসা নিচে নাম তাকাও খাও খাও খাও আরিশা তুমি কি খাবে পিঠা খাবে মাকে জিজ্ঞেস করো মা তুমি কি খাবে মাও পিঠা খাবে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মা দাঁড়াও পিঠা পানি দিচ্ছি